হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো অনেক সময় আমাদের কিন্তু ব্র্যান্ড জিমেইল বা ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় তো সেই ব্র্যান্ড অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবেন সেই সেই জিনিসটাই দেখবো এই ভিডিওতে তো ভিডিওটিকে পুরোটি দেখতে হবে সম্পূর্ণ দেখা বোঝার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর চলে যাবেন পারমিশনস এরপর ম্যানেজ পারমিশনে ক্লিক করে দেবেন এরপর দেখুন এরকম একটা অবস্থা আসবে এরপর আপনার চলে যাবেন ভিউ অ্যাকাউন্ট প্রোফাইলে তো দেখুন এটা কিন্তু আমাদের বঙ্গ গেমার্স কিন্তু এখানে আমি এটা অন্য একটা নাম দিছিলাম সেই নামটা থেকে গেছে তো আমরা এটা পরিবর্তন করতে চাচ্ছি ভিউ অ্যাকাউন্ট প্রোফাইলের উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর এখানে নেম রয়েছে তো নেমের উপর আমরা ক্লিক করে দিব অ্যান্ড এখানে দেখুন যে একটা এডিটের আইকন আসছে তো এটার উপর ক্লিক করে দিয়ে আপনারা যে নামটি দিতে চান সেই নামটি এখানে বসিয়ে দেবেন তো আমি একটা নাম দিচ্ছি তো এই নামটি দেওয়ার পর আমি সেভের উপর ক্লিক করে দিব তোমাদের দেখতে পাচ্ছেন আমাদের নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টের নেম তো এইভাবে আপনারা আসলে আপনাদের অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারেন আশা করি আপনারা ভিডিওটির পুরো বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন আপনার মতামত আর এদিকে দুটি ভিডিও রয়েছে যে ভিডিও দুটি আপনি আরও দেখে আরও অনেক কিছু শিখতে পারবেন আর এদিকে রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আরও ভালোভাবে কানেক্টেড হতে পারেন আর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে ডিসকর্ড সার্ভারের লিঙ্ক রয়েছে আপনারা সেখানে জয়েন হয়ে যেতে পারেন কেননা আমরা সবসময় ওখানে আড্ডা দিই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য